আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন সবাই আমাদের হাতে আছে এখন ইচ্ছে আমারতে আছে আমলকি আর তোমারতে কি আছে কামরাঙ্গাস কামরাঙ্গাস খুব টেস্ট হে মানজি হোয়াটসঅ্যাপ কই ভাগস কই ভাগস আমি ক্যামেরার পিছে থাকি তুই ক্যামেরার পিছে থাকবি ক্যামেরাতে এখন এইভাবে ঘুরবে এই এই যে বেসিক্যালি যারা বাড়িতে আসবেন তারা সবসময় এইভাবেই পেঁয়াজ মরিচ নেবেন এন্ড একটু এক্সপ্রেশন আসবে ঠিক আছে three two one zero action ভাই আর তারপর সাথে এরকম একটা ক্যাসেট রাখবেন যে আপনাদেরকে লবণ মরিচ কামরাঙ্গা সব এনে দিবে যারা আচ্ছা, আমার ইনস্টাগ্রামে এখনো ফলো করেন নাই ইনস্টাগ্রামে ফলো করে দেখে আসতে পারেন যে আজকে আমি কি স্টোরি দিয়েছি খুব ক্যাশ খুব এখন অনেক মানুষ কমেন্ট করতেছে জীবনের ফার্স্ট টাইম আমলকি অ্যান্ড কামরাঙ্গা খেয়েছে <laughs> আসলেই সেটা সত্যি কত মানুষের মুখে জিভে জল এনে দিল জিভে যাদের জল চলে এসেছে তারা চলে আসুন আমার বাড়িতে না যাবে না দিবি না দিবি না দিবি না ও আসতে লবণ মরিচ নিয়ে আসবেন মাখিয়ে নিয়ে আসবেন একসাথে মিলে ঝিলে খাবো আর কি নাহলে পরে মাখাতে কষ্ট হবে ঝাল লেগে যাবে ঢাকায় থাকলে আমাদের বাসার সামনে চলে যান গাছ আছে হ্যাঁ নাবেদের বাসার সামনে কামরাঙ্গা গাছ আছে আর নাইলে নাবেদের আব্বু লাগিয়ে নিবে দুই হাজার টাকা করে ফিজ একটা কামরাঙ্গা হ্যাঁ এটা স্পেশাল তো স্পেশাল যতটা মিষ্টি আলাদা বেশি নেই মিষ্টি ভাই এন্ড আপনারা যতটা মনে করতেছেন যে এই কামরাঙ্গা মিষ্টি ততটা মিষ্টি না এটা আসলে মিষ্টি না বা মই না তুমি তুই খা এক্সপ্রেশন তোর কামড় সবচেয়ে বড় তো আমরা খালি লবণ মরিচ খেয়ে এটা না এটা এখানে মহিলা কামড় দিচ্ছে আরে ভাই রে ভাই আমি তো এটাতেই ঠিক আছি এই যে এটা এটা সরি দেখতে মানুষ কি কি মনে করতে আমরা তো নাই ভাই এই মানজা বলেছিলাম এটা আমার না কে আচ্ছা আমার আমরা কি নাই তোমার আমাকে কি বাড়ি রাখা একদম বাসা না কই সুন্দর দেখে এই মা কাছে কি বুঝে ভাই সে হাই টু মাই লাইফ ইয়াল্লাহ কেমন দেখা যায় আমাকে সব সময় তুমি এমন অবস্থা আনো আসসালামু আলাইকুম সবাই অনেক কমেন্ট করতেছে কাশফি কালা আসলে কালা <laughs> এই আসলে কালা আমাগো যার হাইট আমার থেকে অনেক বেড়ে গেছে বিভিন্ন ঘুমায় অলিম্পিকের ওকে অলিম্পিকে পাঠানো দরকার আমি যদি হাইটটা ঘুরাই দেখেন এবার দাদা বেশি না ছয় ফুট এই যে আচ্ছা তুমি দাদা দাঁড়া হ্যাঁ সোজা এই মানজিয়ার ভাই এন্ড মানজিয়া সোজা হও দেখছো কি ধমকের লোকে সোজা গেল গা ইয়েস স্যার আচ্ছা ভাত খাবো না তাহলে লাভ ইউ গাইস আপলোড হয়ে গেছে আমরা যে ভিডিওটা করতেছি তখনও কিন্তু আমরা বাড়িতে বাট ভ্লগ আপলোড হয়ে গেছে ভ্লগটা দেখে এসো সবাই অনেক সুন্দর একটা ভ্লগ ফ্যামিলি ব্লগ যেটা কালকে শেষ করে হাসিবকে পাঠাই দিছি ওটা সবাই দেখে নিও আশা করি সবার ভালো লাগবে আচ্ছা কি আনছো আরো আচ্ছা ধান্দা অলওয়েজ ধান্দা কিরে তুই কি খাস টক এটা অনেক মজা সবাই আমরা এত কষ্ট করে এক্সপ্রেশন দেখাইতেছি অনেক মজা অনেক মজা সবাই আসেন আমার বাড়িতে আর তুই এরকম কথা বলেন ওয়াও কি নাইস এটা কামড় দিয়ে ওয়াও কি নাইস অনেক মজা সবাই একটু মিথ্যা কথা বলো তো ওয়াও খুব আমি তো এটাই বলবো তুমি এটাই বলবা তোমার হাতেই দিছে গাছের সরি সমস্যা কি না দেখ ওই জায়গা আল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন হ্যাপি পিস লাভ ইউ